আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর ভিডিওতে স্ক্রিনে দেখতে পারতেছেন ইনক্লুবেটরের যে স্ক্রিন এডাব্লিউএমের এটা আমি ফ্রিতেই বলতে গেলে নিয়ে গেছি বাইশটা টোকেন দিয়ে নিয়েছি দুটো ব্লু প্রিন্ট আর একটা টপ আপ ইভেন্ট আসছে আর আজকে আমরা শিবা লাক রয়্যালের ইভেন্টটা নিব তো আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. Uh, store পরে চলে আসলাম আমরা মূল ভিডিওতে আমার কাছে সাতাইশশো ষোলো ডায়মন্ড আছে আর আমার কাছে কিছু সেলও আছে যাতে আমি ডায়মন্ড শেষ হয়ে গেলে যেন আমরা আবার নতুন ডায়মন্ড টপ আপ করে নিতে পারি এখন আমরা একটা হিসাব করতে পারি যে কত ডায়মন্ড আমাদের এখানে লাগবে আর কত টোকেন লাগবে আমাদের এই রয়্যালটা শেষ করতে হলে ইমোট নিতে হলে বিশ গ্লোয়াল স্কিন নিতে হলে দশ আর আমাদের কুত্তা এম টেন নিতে হলে লাগবে তিরিশ মোট ষাট বলতে বলতে প্রথমে দশ স্পিন দশটা স্পিন চারশো ডায়মন্ডের আমরা মেরে দিলাম প্রথম স্পিনে আমরা কি পাই প্রথমে আমরা পেয়েছি তিনটি চার বাপরে বাপ ভালো এক টোকেন পেয়েছি সাথে চারটে বেসও পেয়েছি আমরা তো এগুলো বলতে পারি ডায়মন্ড তো প্রথম স্পিনে আমরা তেরোটা টোকেন পেয়েছি তো চারশো ডায়মন্ড স্পিনে তেরোটা টোকেন তো আমরা আরও চারশো ডায়মন্ডের স্পিন মেরে দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা রেয়ার আইটেম এখানে আসছে তো দুটো রেয়ার আইটেমের পরিবর্তে দুটো কিউ ফ্রেগনেন্স দিয়েছে তো সাথে পাঁচটি না ভালোই টোকেন দিয়েছে টোটাল পাঁচ সাত আট একুশটা হয়ে গেছে তার মানে এর আগে তেরো আর এখানে একুশ আট একটি টোকেন দিয়েছে তাহলে আমরা ক্যারেক্টার চেঞ্জ করি অ্যাডম চাচাকে নেই দেখা যাক অ্যাডম চাচা আমাদের জন্য কি করতে পারে তো আবারও দশটি স্পিং এখানে আরও একটি রেয়ার আইটেম আমরা উঠেছে আমরা কি কংগ্রেচুলেশন স্বীকার করতে পারি সাথে বেস পেয়েছি অনেকগুলো হ্যাঁ একটা গেঞ্জি দিয়েছে টি শার্ট এবং চব্বিশটি টোকেন আমাদের হয়ে গেল তো আমরা আবারও আমাদের ক্যারেক্টার চেঞ্জ করে নিলাম কারণ এটাতে কম দিয়েছে অনেক এখন আমরা আবারও দশটি স্পিন একসাথে মারলাম তো এখানে টোকেন রেটটা খুব কম মাত্র পাঁচ ছয় সাতটা টোকেন দিয়েছে তিরিশটি টোকেন আমাদের হয়ে গেল আরও দরকার তিরিশটি এখন রেয়ার আইটেম উঠেছে দুটো দেখা যাক কী দেয় একটা দিয়েছিল এর আগে একবার আবার দিয়েছে হ্যাঁ কিছুই দেয় নাই দুইটা কিউ ফ্র্যাঙ্কনেস আমাদের ছত্রিশটা হয়ে গেল আমাদের দুই হাজার ডায়মন্ডের মতো অলরেডি আমরা শেষ করে দিয়েছি কারণ সাতাশশো ডায়মন্ড নিয়ে আমরা স্পিনে আসছিলাম এখন সাতশো ষোলো আরও দশটি স্পিন আমরা মেরে দিলাম তো এখন আমরা কি পাই মাত্র তিনটি টোকেন চারটি পাঁচটি টোকেন দিয়েছে টোকেনের রেট কিন্তু অনেক কমিয়ে গেছে আমাদের এখানে চারটি চারটি না সরি ষাটটি স্পিন মেরে দিয়েছি চার সাত আটাইশ না চারটি হয়নি ষাটটি হয়নি সরি ছয়টি হয়েছে ছয়টি মানে এখন আমার চব্বিশশো ডায়মন্ড খরচ গেছে তার মানে ছয়টি স্পিন করেছি তো আমরা প্রথমে চল্লিশ ডায়মন্ডের একটা স্পিন করব নাকি না চারশো ডায়মন্ডের স্পিনই আমরা মারি আবার ডায়মন্ড নিয়ে আসলাম তো আমাদের এখানে কিন্তু রেয়ার আইটেম আসছে একটা দেখা যাক এই রেয়ার আইটেমে আমরা কি পাই টোকেন রেট কিন্তু অনেক বেশি দিয়েছে ও কংগ্রেচুলেশন হ্যাঁ গাড়ির স্কিন এটা আমার দরকার ছিল না একটা ইমোটটা দিয়ে দিতে ভাই ইমোটটা কেন দিলি যা উনপঞ্চাশটা আসছে আমাদের কাছে টোকেন আর মাত্র এগারোটি টোকেন লাগে সিঙ্গেল স্পিন দুটো টোকেন একান্নটা হয়ে গেছে আর নয়টা তো আমরা আরেকটা স্পিন করব স্পিনের মাধ্যমে কি ভালো জিনিস দিবে রেয়ার আইটেম নাকি টোকেনই দিবে রেয়ার আইটেম কিন্তু বস একটা আসছে কংগ্রেচুলেশন কিন্তু একটা আসছে তিনটি নয় নয় আর এখানে চার এগারোটি টোকেন ও টোটাল চৌষট্টিটা টোকেন আমাদের টোকেন হয়ে গেছে আমাদের বুঝতে পেরেছি আমাদেরকে দিবে না আমরা টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম প্রথমে কুত্তার টেন যেটি মারলে সাউন্ড হবে ভেবেও আর বৃষ্টি টোকেন দিয়ে আমরা নিচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মোট ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর পেলাম গুলোয়ালের স্কিন এখন আছে চারটি টোকেন তো আমরা ডায়মন্ড রয়্যাল বাউচার একটা নিয়ে নিই আর কুত্তার একটা খাবারও নিয়ে নিই আমরা পেয়ে গেলাম কুত্তার খাবার তো আমাদের এখানে টোটাল বত্রিশশো চল্লিশ ডায়মন্ড খরচ গেল বছ পুরো ইভেন্ট কমপ্লিট আমরা করেছি এই লুটবক্স হলেও হবে না হলেও হবে তো আমি আমার মেন ক্যারেক্টারে ফিরে আসবো তার আগে দেখেন আমরা কিন্তু এখানে আরও একটা জিনিস কিন্তু একটা ম্যাজিক কিউব উঠাতে পারবো ম্যাজিক কিউব আমরা একটা নিয়ে নিলাম তো আমাদের ছটি ম্যাজিক কিউব হলো এর আগে পাঁচটি দুটো আমরা ইভেন্টের মাধ্যমে পেয়েছি আমি আমার নিজস্ব ক্যারেক্টারে ফিরে গেছি এবং আপনাদেরকে দেখাই আমরা কি কি পেয়েছি তো দেখেন নতুন শর্ট গানের স্কিনটা আমরা এটা ইকুইপ করে রাখি চিন্তা করতেছি ইকুইপ করব এটা আপাতত ইকুইপ করি নাই যাক আবার আমরা এটা ইকুইপ করে দেব সমস্যা নাই তো গ্রেনেডের স্কিন না দেখা যাক গ্রেনেডের ভিতরে ওয়াল এই ওয়ালের স্কিনটা আমরা এখন ইকুইপ করে ফেলবো ওয়ালটা আমার কাছে অনেক পছন্দনীয় হয়েছে এখন আপনারা দেখেন আমি আরও কী কী পেয়েছি ইমোট সেকশনে আমার কাছে এইটটি নাইন মানে উননব্বইটা ইমোট আছে তার মধ্যে এই ইমোটটা নতুন নিয়েছি এটা আমরা কিং